আসসালামু আলাইকুম সম্মানিত কবুতর প্রেমী ভাই ও বোনেরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনারা মহান আল্লাহ তালার রহমতে বেশ ভালো আছেন আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আজকের ভিডিওর আলোচক বিষয় হলো আপনার ভিডিওর টাইটেলটা দেখে জানতে পেরে গেছেন আজকে কী বিষয় নিয়ে ভিডিও সো আজকের বিষয়টা হলো কবুতর চোখে যদি পানি এসে পড়ে সো কী করবেন সো দেখা যাচ্ছে যে ইদানিং এই মৌসুমে কবুতরের চোখে পানি এসে পড়ছে এবং কবুতরের চোখটা ফুলে যাচ্ছে এবং কবুতরের চোখে সানি পড়তে আসছে সো এটা কী করবেন এটার করণীয় কী এটা নিয়ে আজকে আমাদের চ্যানেলে ভিডিওটা সো চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি অনুরোধ এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে পরবর্তী ভিডিও মিস না করতে চাইলে ভিডিও নিচে দেখুন একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন রয়েছে ডান পাশে সেই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে সাথে বেল আইকনে টিক ক্লিক আর ভিডিওটি কেউ না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা দুই থেকে তিন মিনিটের আমি তিন মিনিটের বেশিতে শেষ করে দেবো তার জন্য ভিডিওটি না কেটে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা ভিডিওটি টেনে টেনে বা কেটে কেটে দেখবেন তারা হয়তো কিছু বুঝতে পারবে না এই ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কথা রয়েছে সো চলুন শুরু করা যাক কবুতরের চোখে পানি এসে পড়লে এবং কবুতরের চোখে সানি পড়লে এবং কবুতরের চোখটা যদি ফুলে যায় তাহলে কী করলো সো আপনাদেরকে এখন আমি একটি ডরব দেব এই ডরবটা কোথায় পাবেন এবং এটার দাম কত এটা আমি এই ভিডিওতে বলে দেব সো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন আমি আগে বলে নিই কবুতর চোখটা ফুলে যায় কেন যখন কবুতর নর্মাদি নর যখন মারামারি করে তখনও কিন্তু চোখটা ফুলে যেতে পারে এবং কবুতরের চোখে পানি সে পড়তে পারে এবং কবুতরের চোখে যদি কোনো খোঁচা লাগে কাঠি বা সলার কাঠি যদি আর কোনো পরে যদি কোনো খোঁচা লাগে মারামারি করতে গেলে পাখার কিন্তু খোঁচা লাগে যদি খোঁচা লেগে যায় তাহলে কিন্তু কবুতর চোখটা ফুলে যেতে পারে এবং কবুতরের চোখে পানি এসে পড়তে পারে এবং কবুতরের চোখে সানিও পড়তে পারে এখন আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন একটি ডরফ দেখুন এই ডরফ আপনারা কোথায় পাবেন এটার দাম কত এটা এখন আমি এটাই বলবো এটার দাম নেবে আপনার হলো দেড়শো টাকা হ্যাঁ একশো তো পঞ্চাশ টাকা দেড়শো টাকা এটা দাম নেবে দেড়শো টাকা আর এটা যে কোনো ডাক্তার দোকানে পেয়ে যাবেন ডাক্তার দোকান এবং ফার্মেসিতে এটা কতটুকু পরিমাণে দিবেন এটাই এখন আমি আপনাদেরকে বলবো যে কবুতরের চোখে পানি পড়বে পানি পড়বে এবং সানি পড়বে এবং কবুতরের চোখটা ফুলে যাবে সেই চোখে দিবেন যে কবুতরের চোখে শুধু পানি পড়বে আর সানি পড়বে এবং চোখটা ফুলে যাবে সেই কবুতরের চোখে এক ফোঁটা করে দিবেন হ্যাঁ এক ফোঁটা কিংবা দুই ফোঁটাও দিতে পারেন সকালে দিবেন আর বিকালে দিবেন এই দুইটা আমি দিবেন আপনারা দুই ফোঁটা করে হ্যাঁ চাইলে দুই ফোঁটা করে দিতে পারেন দুই ফোঁটা করে দিবেন সকালে এবং এরম করে যদি দুই ফোঁটা করে দেন আপনার সকালে এবং বিকেলে যদি আপনারা দিতে থাকেন দুই ফোঁটা করে তাহলে দেখবেন কি আর এই সমস্যাটা হবে না কবুতরের চোখে সানি পড়বে না এবং কবুতরের চোখটা দিয়ে পানি পড়বে না এবং কবুতরের চোখটা ফুলে যাবে না সো সকালে দুই ফোঁটা দিবেন আর বিকালে দুই ফোঁটা দিবেন এরকম করে দিলে আর কবুতরের চোখটা ফুলবে না এবং কবুতরের চোখ দিয়ে পানিও পড়বে না আর কবুতরের চোখে সানিও পড়বে না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওর নিচে থাকে লাল বাটনে ক্লিক করে চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি বেলে এটি ক্লিক করে দিবেন thanks for watching this video আর ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন